প্রেম সুন্দর বৈষ্ণব প্রেমের কথাই বলবে তাই তো আসলে প্রেম পবিত্র জিনিস একসময় ইতিহাস কথা বলে যেমন লাইলি মজনুর প্রেম শিরি ফরহাদ ওই জমানে এক সময় প্রেম ছিল আর এই জমানায় প্রেম হচ্ছে ডিফারেন্সটা আর কি ওই জন্য এই গানের মানে গানের কথাটা এইভাবে বলেছে এই জমানার পীড়িত মানে হচ্ছে ফুরুর পাড়ুর আর কি এই গানটি কার লেখা গানটি আমার সদয় গীতপিতা সৈয়দ মহিউদ্দিনের লেখা এবং সুর আমি গানটি পরিবেশন করছি ফিরিদ মানি ফুডুর ফাডুর হামনায় যাতে হাম গরম ওরে বান্দর নান হাত জয় হাত জয় কুটাইয়া রে ফোক বাসন এই জবনার ফিরিতি লক্ষণ ওরে এই জবনার ফিরিতি লক্ষণ মানি ফুডুর ফাডুর হামনায় যাতে হাম গরুন বাঁদরুনের হাত জয় হাত জয় কুটাই আরে ফুক বাসন এই জবনার ভিরিতির লক্ষ ওর এই জবনার ভিরিতির লক্ষ্য তাই যে তরে ভালোবাসি মানি দুয়া হাইন্দা ফলর হাসি বুডুর গরি হই ফেলাই যে তরে ভালোবাসি পিরিত মানি বস্তা ফসা ফিরিদ মানি বস্তা ফসা মিডা হতার বাইল মারো এই জবনার লক্ষণ ওরে এই জবনার লক্ষণ পেসাইনিস বিরানি ফয়েজ লেগুর জুফে জাফে বাদাম সাবানি পিরিত মানি সুপে জাপে সাইনিস বিরানি ফয়েজ লেগুর জুফে জাফে বাদাম সাবানি পিরিত মানি সল্লা গরি পিরিত মানি সল্লা গরি টাইমে টাইমে হসফুরন এই জবনার ভিরিতির লক্ষণ ওরে জবনার ফিরিতির লক্ষণ পিরিত মানি এক বইতে ফটা আশীর্বাস আসার গলার গুলি ঢুকায় বাগমারি বারাস মানিয়ে কুইতে ফটায় আশীর্বাস আসার গোল্লার গুল্লি ডুকাই বাগ মারি বারাস ফিরিদ মানি আব্দুল হুয়াস ফিরিদ মানি আব্দুল হুয়াস নিজের সাথে উল্টি জন এই জবনার ভিড়িতির লক্ষণ ওর এই জবনার ভিড়িতির লক্ষণ সিঁড়ি চন্দ্র সূর্য তারা বেগুন আনি দিব সিঁড়ি আনি দিব মানি বিশ্বাস করি পিরিত মানি বিশ্বাস করি অবিশ্বাস লাতি হন এই জবনার ফিরিতি লক্ষণ ওরে এ জবনার ফিরিতি লক্ষণ মানি ভুডুর ফাডুর হামনায় যাতে হাম গরম বান্দর নান হাত যে হাত যে কুটাই আরে ফুক বাসন এই জবনার ফিরিতির লক্ষণ ওরে এই জবনার ফিরিতির লক্ষণ ওরে এই জবনার ফিরিতির লক্ষণ ওরে এই জবনার অনেক রকম ভাবে দেখা গেল শোনা গেল কিভাবে এই জন্মে মানে এই সময়ে প্রেম হচ্ছে প্রেম হচ্ছে দিদি কোন গান দিয়ে আপনি আজকের আসর শুরু করবেন এখন আমি যে গানটি করব ও গানটার গীতিকার এমন আক্তার সাহেব আমি এই গানটি শোনাচ্ছি গানের প্রথম চরণটা যদি একটু বলেন ও ফরানে তালতো ভাই সিডি দিলাম পত্র দিলাম নোয়াইলা কিনলে আমার ধারণা যে চট্টগ্রামের মানুষ এবং চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে যেখানেই বাঙালি আছে সেখানেই শেফালি ঘোষের কণ্ঠে এ গান শুনেছে সবাই হ্যাঁ অত্যন্ত বহুল শ্রুত গান জনপ্রিয় গান অনেক জনপ্রিয় গান শুনি আমরা গানটা thank you CD dilam, fotro dilam, nuai la kilam.